ছায়া রোজ মায়ার আচল আদর কইরা মাখাস কাজল এমন আপনে ধরাতে কে আছে আর বল হাঁটতে গিয়া চোট খাইলে অল্প খানিক ব্যথা পাইলে যতন কইরা দিশরে মুইছা দুইটি চোখের জল তোর মতো বল না কে আর বাসে রে ভালো ও মা মাগো তুই যে আমার আন্ধার রাইতে চাঁদে